one two three four five six seven eight nine এই দুনিয়ায় মন ভাঙিলে হয় না কেন ফান one two three four five six seven eight nine এই দুনিয়ায় মন ভাঙিলে হয় না কেন ফান আরে দুষ্ট বললাম পান তোরা মারিস না পরে আমি তো What might be পরে আমি তো আর ঘুমতে পারি না আরে ডাইনে কমে খেয়ে আমি কিনতে পারি না দিনের পরে আমি তো আর গুনতে পারি না আরে ডাইনে বমে খেয়ে প্রেমে কিনতে পারি না প্রেমের মোরা সে তো নাকি জলে ডবে না আমি প্রেম করতে রাজি মারতে রাজি মরতে রাজি না